আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ আমিরাতে বাংলাদেশের স্বনামধন্য পারফিউমস কোম্পানি আলহারামাইন্স গ্রুপের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে গত রবিবার চব্বিশে এপ্রিল আমিরাতের আজমানে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় এবং কারখানা প্রাঙ্গণে প্রায় পাঁচ হাজার প্রবাসীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এতে দুবাই নিযুক্ত বাংলাদেশের consul general B M Jamal Hossain বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আমিরাত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আমিরাতে অবস্থানরত গণমাধ্যম কর্মীগণ ও ব্যবসায়ী সহ বাংলাদেশি প্রবাসী ছাড়াও দেশি বিদেশি হাজারো প্রবাসীদের উপস্থিতি লক্ষ্য করা যায় On behalf of Al Haramain Perfume Group of Company, myself and my family member, I am very much grateful and thankful to all our guests to accept my invitation and give your valuable presence on this evening. And I'm grateful to all for joining this iftar. অনুষ্ঠানে আলহারামাইনের কর্ণধার মাহতাবুর রহমান নাসির সিআইপি এবং আলহারামাইনের পরিচালক তথা মাহাতাবুর রহমানের কন্যা ডাক্তার মন্দিরা মাহাতাব উপস্থিত অতিথিদের স্বাগত শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সবশেষে দেশ জাতি ও প্রবাসীদের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয় সবাইকে স্বাগতম and uh, thank you all সংযুক্ত আরব আমিরাত থেকে ইস্তিয়াক আমিরাত সংবাদ